চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরো আরো খারাপ লাগে যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্য ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্সে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করতে চান না কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধপতনের মেয়েরা মেয়েরই অধপতন শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবে জেনা করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা দেখবেন পাইকারি যে নাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে আস্তে আস্তে আস্তে শেষ লাইফটা শেষ ক্র্যাশ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন পড়াশোনা করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্যা করে বসে আছে যে বাইরে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে আমাদের যারা ওস্তাদ সাহেবরা আছেন সমৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েরই স্বভাব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড লাজুক লাজুক ভাব মেয়ে মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়রত নাই সৌর্যবীর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল একটা পাক লাগায় দেন মাঠে দৌড়াইতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভুড়ি হয়ে বসে আছে গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশেও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি আনসোশাল সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা রাত এত ভালো সাজার কারণ নাই এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারেন কে বাধা দিবে আপনাকে কেউ বাধা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবন করে এখন জানেন মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমরা বলার অপেক্ষা রাখে না নতুন কি প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত হয়ে আছে আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি চলে গেছে তার দোয়া কি সেভাবে কখন হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরো আরো খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্য ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্স দিয়ে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করতে চান না কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধপতনের মেয়ে দ্বারা মেয়েরই অধপতন শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবে জেনা করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা করবে অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে আস্তে আস্তে আস্তে শেষ লাইফটা শেষ ক্র্যাশ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন লেখাপড়া করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্যা করে বসে আছে ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে আমাদের যারা ওস্তাদ সাহেবরা আছেন বৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েরই সম্ভব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড লাজুক লাজুক ভাব মেয়ে মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়রত নাই সৌর্যবীর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভরি হয়ে বসে আস গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশেও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি আনসোশাল সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা রাত এত ভালো সাজার কারণ নাই এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারেন কে বাধা দেবে আপনাকে কেউ বাধা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবা করে এখন জানেন মেয়েরাও পর দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না নতুন কি প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত আছে আমি ওইদিকে আসবো পরে এত বলছি